hello friends welcome back to my channel আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি গুগলি রান্না করাটা দেখাবো আপনাদের প্রথম থেকেই দেখাচ্ছি কি করে ধুয়ে নিতে হয় গুগলিটা প্রথমে এইভাবে ভালো করে কষলে কষলে এই যে ফেনা টাইপের বেরোয় লাইলানি টাইপের সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হয় প্রথমে তারপরে দুবার তিনবার মতো লবণ দিতে হয় লবণ দিয়ে দিয়েও আবার ভালো করে এরকমভাবে ইয়ে করে করে কষলে কষলে ভালো করে গুগলিটাকে ধুয়ে নিতে হয় প্রথমে অনেকক্ষণ টাইম লাগে গুগলিটা ধুয়ে নিতে হয় তারপরে রান্না করতে যাব চলুন তাহলে দেখায় কি করে গুগলিটা রান্না করছি প্রথমে আলুটা ভেজে নেবো আলুগুলো আগে দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো ভাজা হয়ে গেছে বা পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আর রসুনগুলো একসঙ্গে ভেজে নেব একটু টমেটো কুচি দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে দেবো একে একে লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব পরপর দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার গুগলিটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে অল্প একটুখানি নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো বেশি ভাজার দরকার নেই জলটা একদম মরে এসছে শুকিয়ে গেছে জলটা গুগলির এবার একটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো একদম রেডি হয়ে গিয়েছে একদম এরমভাবে শুকনো হয় পুরো একদম এরকম শুকনো হবে চচ্চড়ি এবার নামিয়ে ফেলছি পুরো কি সুন্দর হয়েছে দেখুন খেতেও খুব ভালো লাগে এটা